আমি অনামিকা আমার একমাত্র বন্ধু শাওন সাউন মুসলিম পরিবারের সন্তান আমি ছোটবেলা থেকে চুদাচুদির ভিডিও দেখতে খুবই পছন্দ করতাম আমার বয়স এখন সাতার বছর চুদা খেতে খুবই ইচ্ছা হয় যখন চুদা খেতে মন চায় তখন শাওনকে ফোন করি সাউন আমাকে চুদার জন্য যেন রেডি হয়ে থাকে সাউনের আগা কাটা আট ইঞ্চি ধন আর আকারে বেশ মোটা গল্প শুরু করার আগে একটা অনুরোধ আপনি যদি চ্যানেলটাতে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পেতে কমেন্ট করুন সাউন আমার কল পেয়ে ছুটে চলে এসেছে আমি সাউনকে রুমে বসতে বললাম আমার দুধ দুটো আকারে অনেকটা বড় তাই ব্লাউজ পরলে দুধ অনেকটা বাহিরে থাকে আর একটা পেন্টি পরে রুমে আসতেই দেখি সাউন ল্যাংটা হয়ে শুয়ে আছে ধন আকাশের দিকে খাড়া হয়ে আছে ওর ধরনের মাথা দিয়ে কাম রস বেরোচ্ছে আমি দেখে ঠিক থাকতে পারলাম না আমি ওর কাছে যেতেই আমাকে ধরে বিছানায় শুয়ে দিয়ে আমার দুধ টিপতে লাগল আমি আকরে শব্দ করতেই ও দুই হাত দিয়ে আরও জোরে জোরে টিপতে লাগল আমি হাত দিয়ে ধন ধরলাম লোহার মতো শক্ত হাত দিয়ে উপরের দিকে আর নিচের করতে লাগলাম ওর একটা আঙুল আমার সোনার ভিতরে ঢুকিয়ে দিল আমার গুদ ওর হাতের ছোঁয়া পেয়ে কাম রস ছাড়তে শুরু করল আমি চুদা খাওয়ার নেশায় ওর মাথা ধরে আমার গুদের কাছে নিতেই ও আমার গুদে জিব্বা ঢুকিয়ে দিল আমি হু আহা করতে লাগলাম আমার গুদ চাটতে শুরু করল আমি ওর ধন মুখে নিয়ে চুষতে লাগলাম ও মাতালের মতো হয়ে জোরে জোরে চাটতে লাগল আমার কাম রস ওর মুখের ভিতরে ছেড়ে দিলাম ও চেটে পুটে গুদের রস খেয়ে নিল একটু পরে সাউন্ড ওর ধন দিয়ে ফকাত ফকাত করে আমার মুখের ভিতরে ওর গরম মাল আউট করে দিল আমি ওর ধরনের মাল খেয়ে নিলাম পরের পর্বে সাউন আর আমার রাম থাপ বা চুদাচুদির কথা শুনব রাম থাপের গল্প শুনতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন